মাঝে মাঝে দেখবেন অজু করার পরে মনে হয় যে আমি মনে অমুক অঙ্গ অমুক অঙ্গ ধুই নাই মনে হয় না এরকম মনে হয় যে কুড়ি মনে হয় মাত্র একবার করছে মাঝে মাঝে মনে হয় ঘাড় মনে হয় মাসায় করি নাই মাঝে মাঝে মনে হয় যে চুল মনে হয় মাসায় করি নাই এরকম মাঝে মাঝে চিন্তা হয় কি হয় না সন্দেহ হয় কি হয় না হয় ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমরা নামাজ দাঁড়িয়ে যাই নামাজ দাঁড়িয়ে চিন্তা আসে আমার মনে উজু নাই রে ভাই কি নাই তখন ভেতর থেকে সব মনোযোগ হারিয়ে যায় এরকম হয় কি হয় না দেখেন আল্লাহর হাবিব বলেছেন যখন তোমার নামাজের ভেতর এই চিন্তা আসবে যে আমার উজু আছে কি নাই সেই মুহূর্তে নামাজ ছাড়বা না নামাজ ছাড়া যাবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বায়ু নির্গত হওয়ার কোনো শব্দ কিংবা কোনো দুর্গন্ধ আপনার নাকে না আসবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো অনুমতি ইসলামে তাহলে বোঝা গেল সন্দেহ হতে পারে যাই মনে অমুক কাজটা করি নাই বা আমি হয়তো মাসা করি নাই কিংবা আমি তো হয়তো অনেক কাজটা করি নাই বা আমি হয়তো উজুই করি নাই সন্দেহ আসলে নামাজ ছাড়া যাবে এটি হচ্ছে ইসলামের কথা এটি হচ্ছে বিশ্বনবী হাদিস যতক্ষণ পর্যন্ত বায়ু নির্গতর শব্দ কিংবা দুর্গন্ধ নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়া যাবে